সম্মানিত ভিউয়ার্স আমার সামনে দেখতে পারতেছেন একটি সিআইটি টিভি রয়েছে তো এই সিআইটি টিভির নাম হচ্ছে অলিবি নাকি অলিবি হ্যাঁ, এই টিভিটার নাম তো এই টিভিটি এখন বর্তমানে একেবারে ডেট হয়ে গেছে চলছে না তো আমরা এটা খুলে রিপেয়ারিং করে দেবো তো টিভিটি মোটামুটি মনে হয় বয়স অনেকই হয়েছে এটার ভিতরে দুলাবালি দেখতে পারতেছেন তারপর একটু সমস্ত মাটি গাছ সমস্ত মাটি গাড়ি খুলে নিই পরিস্থিতি আগে দেখে নিই তো আমরা এটা সমস্ত মার্কেট করে নিলাম মেশিনটাও খুলে নেব তো দেখতে পেলাম এটা সব কিছু আমি খুলে নিলাম তো এটা ট্রিপল ওয়ান আইসি দ্বারা গঠিত এটা আগে থেকেই ডাইরেক্ট করা তো এটা মেশিন হয় কোনো প্রবলেম হয়েছে আমরা এটা খুলে মিটার চেক করে নেব এটা পাঁচ পিন সরি ছয় পিন মানে সিক্স পিন এসটিআর দিয়া করা তো এমনিতে দেখা দৃষ্টিতে কিছুই পাওয়া যাচ্ছে না তো আমরা এখন এটাকে মিটারে মেপে নেব এবং দেখি এটার কী অবস্থা আফা হ্যাঁ, আপনার এটা তো পার্স খারাপ হয়েছে বেড়ে হ্যাঁ এখন এই পাশটা খারাপ হয়েছে এটা লাগালে যদি হয়ে যায় তো হয়ে যাবে এবং আপনার তারও মনে হয় একটু সমস্যা আছে তো তারও যে সমস্যাটা আমরা সাইডে দিতেছি এটা কাজ করতে আমরা পাঁচশো টাকা নেব এখনই কাজ করে দিয়ে যাবো বেশি বেশি কাজ করে জামালারে হ্যাঁ, বেশি বেশি কাম করে আনেন আপনি বলেন কয়টা দিবেন কোন আড়াইশো টাকা কি আপনার কোনো কাজ আছে বলেন হ্যাঁ আড়াইশো টাকা কাজ আছে আপনার বাড়িতে বাড়িতে আড়াইশো টাকা কোনো কাজ নাই আপনার মিনিমাম একটা মেকানিক্স একটা টিভি খুললে মিনিমাম তার তিনশো সাড়ে তিনশো টাকা দিতে হয় বুঝছেন তো অনেক খুইলা লাইছি দিকে কি বলতেছেন নাকি আল্লাহ আমরা দোকানে মানে নিয়ে গেল আমাদের সার্ভিসিং সেন্টারে লয়ে গেল আমরা তিনশো টাকা মজুরি নেই ঠিক আছে আড়াইশো টাকা মানে ঠিক করে দেবেন পরে যদি দেহে ভালো তাহলে আল্লাহ ধরেন ইয়ে আছে যাতে আমরা সব কাজ চোখের সামনে করে দিয়ে যাই ঠিক আছে মানে তারও সমস্যা দোনোটাই সেটা দিতেছি পার্সো লাগবে ওইটার কারণে আপনার ওই যে ছবি আইয়ে তো আয়ে না ছেড়া দেয় তো ছেড়া দেয় হ্যাঁ, হ্যাঁ, দেখেন আমরা কিন্তু কোনো মেকানিক্স না আমরা একটা মিশনের নাম কি জানেন আমরা মতলব থানার ভিতরে যত মেকানিক্স আছে যে টিভিগুলা বাদ করে ফালায় দেয় হ্যাঁ বাঙালির কাছে যে করলেন তিনশো টাকা চালাইছেন এক হাজার টাকার কারণে মানে আমরা <clears throat> ওই সমস্ত কাজগুলারই নিয়ে একটা মিশনে নামছি আমাদের ইলেকট্রনিক্সটা যদিও আমাদের আমরা কিন্তু বিজেট করাই বলতে গেলে আমাদের বিজেট করেই কাজ করতে হয় কিন্তু আমরা এখানে একটা কোম্পানি চালু করছি যার কারণে একটু প্রচার করতেছি আর সেই সুযোগটাই আপনারা পাইতেছেন আচ্ছা, ঠিক আছে এটা কিন্তু আমরা কিন্তু সাধারণ কোনো মেকানিক্স না আমরা সার্টিফিকেট অর্জন করে তারপরে আপনাকেও বাড়িতে এসে কাজ করতে কিন্তু আমরা যেহেতু আমরা একটা নিজস্ব কোম্পানি চালু করছি এই জন্য আমাদের কাজটা আমরা নিজেরাই করতেছি বুঝছেন আপনার আড়াইশো টাকা না তিনশো টাকা দিতে হবে মিনিমাম মিনিমাম তিনশো টাকা দিতে হবে আপনি পার্সের দাম দেবেন না নাহলে সব কিছু আমরা ফিরিয়ে দিলাম ভিউয়ার্স আমরা খুঁজতে খুঁজতে এটার ভিতরে শুধু একটা বিয়ার প্রবলেম পেলাম তো বিয়ারটি খুলে আমরা আর একটি বিয়ার নতুন লাগিয়ে নিলাম এখন এটাকে সোল্ডারিং করে নেব সোল্ডারিং করে নিলাম দেখি আর অন্যান্য কোনো প্রবলেম রয়েছে কিনা তো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে টিভিটি চালু হয়ে যাবে আর যদি অন্য প্রবলেম থাকে তো টিভিটা চালু হয়েছে তো এই দুইটা পার্সের কারণে এই প্রবলেমটা ছিল আমরা একটা ফিটিং করে দেবো Gelmiyorum basçına. পার্টটি স্কিপ করে নিই আমাদের টিভির কাজটি প্রায় শেষ আমরা কাম করি তোমাদের মামু কাম শেষ বুঝছো নি এখন খালি বইয়া বইয়া খালি টিভি দেখবা মামা হ্যাঁ Ah. kotak u i h a n a p u u t তো বন্ধুরা আমরা টিভি দেখতে পাচ্ছেন বাতি চলে এসেছে এখন দেখতে পারলেন তো এই টিভিগুলি আসলে পাক্কা তিরিশ সেকেন্ড সময় নেয় ওপেন হতে কমপ্লিট আমরা এখন আমরা এখান থেকে একটি গুজগাছ করে চলে যাব স্কিপ করে দেয় হ্যাঁ সবাই ভালো থাকবেন এটা সমস্যা দিয়ে না কেউ সালাত 还有吗？我给个，安排